বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত ও বিশ্ব ব্যাংকের বৃত্তিপ্রাপ্ত রাজধানী পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল কলেজে চার বছর মেয়াদী computer civil electrical architecture electronics textile ও garments design and pattern making সহ বিভিন্ন টেকনোলজিতে ভর্তি চলছে রাজধানী পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল কলেজে ভর্তি হয়ে দক্ষ প্রকৌশলী হওয়ার সুযোগ নিন Rajdhani polytechnic and textile college Mohakhali Dhaka